তাদের সাথে আমি দেব না তোমার তুলনা নদীর সাথে আমি দেব না তোমার তুলনা দোহায় লাগে মুখটি তোমার একটু আচলে ঢাকো আমি গান হারাবো বাঁচাতে পারবে না কো